বন্ধুরা অক্ষর জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি ধাঁধা পার্ট টু এর ভিডিও এই ভিডিওতে আমরা শুধুই ছবির ধাঁধাগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটে বাজিয়ে দিন আর যদি এতক্ষণ সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে তার কথাই নেই চলুন শুরু করে দিই বন্ধুরা এখানে আমরা পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছি দুটি ছবি দেখতে একই রকম হলে কিন্তু দুটি এক না আপনারা বের করুন তো এই ছবি দুটি থেকে দশটি অমিল বন্ধুরা চলুন এবার দেখে নেই উত্তরটা কি হবে বন্ধুরা এবার চলুন আমরা দেখি নেই পরবর্তী ধাঁধাটি বন্ধুরা এখানে আমরা অনেকগুলো লাল কালার দেখতে পাচ্ছি তার মধ্যে একটি ডিফারেন্ট কালার রয়েছে বলুন তো কোথায় সেটি বন্ধুরা এই যে এটা আলাদা কালার তো বন্ধুরা চলুন এবার দেখে নেই পরবর্তী ধাঁধাটি বন্ধুরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলো পেঁচার মধ্যে একটি বিড়াল লুকিয়ে আছে কোথায় বলুন তো সেই বিড়ালটি বন্ধুরা এই যে সেই বিড়ালটি বন্ধুরা এবার চলুন দেখে নেই আজকের ভিডিওর সর্বশেষ জাদাটি বন্ধুরা স্ক্রিনে আমরা চারটি সবুজ কালার রং দেখতে পাচ্ছি বলুন তো এর মধ্যে কোনটি আলাদা বন্ধুরা এখানে দুই নাম্বার রংটি আলাদা বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যথাসম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আগামী পর্ব দেখার আমন্ত্রিত রইল আসসালামু আলাইকুম